ইমরান খান অনিন্দ সুন্দর নেতৃত্ব গুণের কারণে তিনি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক থেকে হয়েছিলেন গোটা পাকিস্তানের অধিনায়ক তথা প্রধানমন্ত্রী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে জয় করেছেন উনিশশো ক্রিকেট বিশ্বকাপ এরপর রাজনীতিতে এসে জয় করেছেন পাকিস্তানের মানুষের হৃদয় দু সালে পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি নানান নাটকীয়তার পরে দু সালের দশই এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় ইমরান খানকে ক্রিকেটার ইমরান খান থেকে রাজনীতিবিদ ইমরান খান হয়ে ওঠার গল্পটা বেশ রোমাঞ্চকর সাথে ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে একের পর এক সমালোচনা সবকিছু মিলিয়ে ইমরান খান পাকিস্তান তো বটেই এই উপমহাদেশেরই আলোচিত সমালোচিত এক নাম উনিশশো সালের পাঁচ অক্টোবর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান গণমানুষের কাছে ইমরান খান নামে পরিচিত হলেও পুরো নাম ইমরান আহমদ খান নিয়াজি সচ্ছল এবং উচ্চ মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছেন তিনি উনিশশো সালে ভর্তি হন যুক্তরাজ্যের অক্সফোর্ডের কেবল কলেজে এরপর উনিশশো সালে এখান থেকে দর্শন অর্থনীতি এবং রাজনীতিতে স্নাতক সম্পন্ন করেন তরুণ বয়স থেকে মেধাবী আর পরিশ্রমী ছিলেন ইমরান মেধা আর পরিশ্রম পরিশ্রমের সাথে যোগ হয় সহজাত নেতৃত্ব গুণ এর প্রভাব পড়ে ক্রিকেটেও স্নাতক শেষ করার চার বছর আগে মাত্র আঠারো বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামেন ইমরান খান ক্রিকেট জীবনে দেশকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ এক দশক জায়গা পেয়েছেন আইসিসির হল অফ ফেমে উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত এবং পাকিস্তান সেইবার স্বপ্ন পূরণ হয়নি ইমরানের সেমিফাইনালেই বিদায় নিতে হয় অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করেন হতাশ ইমরান কিন্তু পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হকের অনুরোধে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তার হাতে ফের তুলে দেওয়া হয় জাতীয় দলের অধিনায়কত্ব ঘরের মাঠে বিশ্বজয়ের অধরা স্বপ্ন পূর্ণ করেন পরের বিশ্বকাপেই তার নেতৃত্বে পাকিস্তান উনিশশো বিরানব্বইয়ের বিশ্বকাপ ঘরে তোলে ক্রিকেট মাঠ থেকে ইস্তফা দিয়ে উনিশশো সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান উনিশশো সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পরের বছর উনিশশো সালের নির্বাচনে তিনি দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে দুটিতেই হেরে যান দু সালে পাকিস্তানের দশম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন পাকাভুক্ত করে সবশেষে দু সালের আঠারোই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান দু সালের দশই এপ্রিল জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনে বিরোধীরা যেখানে একশো ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান হারানো মুকুট ফিরে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি হারার আগে হারতে জানেন না ইমরান মাঠ ছেড়ে পালানো তার ধাতে নেই বাইশ গজে শেষ বল পর্যন্ত লড়াই করা ছিল তার মূল মন্ত্র রাজনীতিতেও এই ধারা বজায় রেখেছেন খেলোয়াড়ি আর রাজনৈতিক জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে ইমরান খান চরম বিতর্কিত এক নাম জুটেছে প্লে বয় তকমা তিনি ছিলেন ছিলেন প্রিন্সেস ডায়নার ঘনিষ্ঠ বন্ধুদের একজন উনিশশো সালের জুনে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান জাঁকজমকপূর্ণ ওই বিয়ের অনুষ্ঠানটি the wedding of the century নামে পরিচিত ইমরান ও জেমিমার ঘরে আছে দুই পুত্র সন্তান দীর্ঘ নয় বছর পরে দু সালে আলাদা হয়ে যান ইমরান জেমিমা এরপর দু সালে রেহাম খান নামের এক পাকিস্তানি সাংবাদিককে বিয়ে করেন ইমরান মাত্র নয় মাস পরে তাদের ডিভোর্স হয়ে যায় এরপর এক সরকারি কর্মকর্তা নারীকে বিয়ে করেন যেটি বেশি দিন টেকেনি বলে বিভিন্ন সূত্র দাবি করে দু সালে ফের বিয়ে করেন ইমরান খান তবে এবার নিজের আধ্যাত্মিক ধর্মগুরুকে বিয়ে করেন তিনি বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি ফিল্ম স্টার মুনমুন সেন আশির দশকের বলিউড তারকা জিনাত আমান শাবানা আজমি এবং রেখার সাথে ইমরান খানের পরিণয়ের খবরও খেলোয়াড়ি জীবনে বেশ সমালোচনার জন্ম দেয় বছর কয়েক আগে ইমরান খানের আত্মজীবনীর লেখক ক্রিস্টোফার স্ট্যানফোর্ড দাবি করেন অক্সফোর্ডে একসাথে পড়ার সময় ইমরান খান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল প্রেম পরিণয়কে পেছনে ফেলে রাজনীতির মাঠ কাঁপানো ইমরান খান বর্তমানে তার দল পৌঁছাতে ব্যস্ত অস্থিতিশীল রাজনীতির ঘেরাটোপে আটকে থাকা পাকিস্তানের সুদিন ইমরান খানের হাত ধরে আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা